সিংহাসন তোমার প্রেমে মাতাল থাকে আমার বুঝবো শুধু একটাই তুমি চাই বাঁচার তরে ছোট কাছে বাবার টানে পাগল আমি দারুণ আকর্ষণে বুনেছ স্বপ্নের মায়া জাল বাড়ছে মায়া shopping at a Kaç saklayı dedim ha. আমি তোমাকে ড্রাগ আটকাতে বলছিলাম নিজের জীবন দিয়ে দিতে বলি নাই রাসেল একবার যারা জবান দেয় জীবন দিয়ে জবান রাসেল রাসেল